গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন ব্যাংকিং ব্যবসা সম্পূর্ণ আস্থার উপর নির্ভরশীল আমানতকারীদের মধ্যে আস্থার সংকট শুরু হলে ব্যাংকিং ব্যবসা করা কঠিন হয়ে পড়বে ফার্মার্স ব্যাংকের নাম উল্লেখ না করে ডেপুটি গভর্নর বলেন আস্থার সংকটের কারণে সম্প্রতি একটি ব্যাংক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে গ্রাহকেরা আমানতের অর্থ ফিরিয়ে নিতে চাইলেও ব্যাংকটি চাহিদা মতো সেই অর্থ ফিরিয়ে দিতে পারছে না এই সংকট ব্যবস্থাপনা এখন ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের উদ্যোগে corporate ethics and financial crime in banks Bangladesh perspective শীর্ষক গবেষণা কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে রাজি হাসান এসব কথা বলেন কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম এর পরিচালক শাহ মোহাম্মদ আহসান হাবিব সভাপতিত্ব করেন বিআইইবিএম e এর মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে প্রায় তিহাত্তর শতাংশ ব্যাংকের ধারণা ব্যাংকিং খাতে নৈতিকতা ঘাটতির কারণে আর্থিক অনিয়মের ঘটনাগুলো বেড়েই চলছে অনিয়ম করে শাস্তি না হওয়াও আর্থিক অনিয়ম বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে ফার্মাস ব্যাংকে উনিশটি বিশেষ পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া ন্যাশনাল ব্যাংকে আটটি অগ্রণী ব্যাংকে ছয়টি এনআরবি কমার্শিয়াল ব্রাক ও সাউথ ইস্ট ব্যাংকে আটটি করে বিশেষ পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক আলোচনায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী বলেন দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিন বলেন এখন রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষমতাবান একটি ব্যাংকের বড় শক্তি তার ভাবমূর্তি কোনো ব্যাংকে আস্থা ও তারল্য সংকট হলে তার পরিণতি খারাপ হয় যার ভয়াবহতা খেলাপি ঋণের চেয়েও বেশি বিআইবিএম এর মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কাজ চলছে কিন্তু আমাদের দেশে পরিচালনা পর্ষদ সুশাসন নিশ্চিতের পরিবর্তে ঋণ অনুমোদন নিয়ে ব্যস্ত অতএব ব্যাংকে যারা টাকা রাখছেন ভেবেচিন্তে রাখবেন